আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সাফিনা টিভির মাধ্যমে দূরে এবং কাছে যারা আমাকে দেখছেন শুনছেন সকলের প্রতি অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকে একটি বিষয় শুরু করতে যাচ্ছি আমরা একটি মহল থেকে একটা কথা বারবার শুনতে পাই বেদাত বেদাত বেদাত অর্থাৎ কিছু কিছু আবাদতকে এনারা বেদাত হিসাবে সাব্যস্ত করতে চায় আর সাধারণ মানুষের মাইন্ডের মধ্যে সেট করতে চায় বেদাত মানে এটা অন্যায় বেদাত মানে এটা কোরআন সুন্নার দৃষ্টিভঙ্গিতে এবাদতটা নয় বেদাত মানে এই এবাদতের সমর্থন কোরআন সুন্নার মধ্যে নাই বেদাত মানে ওই ধরনের এবাদত করাটা অপরাধ এই জন্য আমরা বেদাত শব্দ নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই এই বেদাত শব্দটি বুখারি শরীফে আছে আমরা ডকুমেন্ট স্টাবলিশ করতে চাই সহিউল বুখারি কিতাবু সলাতি তারাবিহ বাবু ফদলি মান কমা রমজানা তারাবির নামাজ নামক অধ্যায় এবং মাহে রমজান মাসে কেয়ামুল্লাইল অর্থাৎ তারাবি পড়ার বিষয়ে পরিচয় রাবি আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি থেকে বর্ণিত তিনি বলছেন কলা খরজতু মাহা উমর ইবনুল খত্তার রদিয়াল্লাহ তালানহু লাইলাতন ফি রমজানা ইলাল মসজিদ আমি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহুর সাথে রমজান মাসে একটি মসজিদে গেলাম ফাইদান নাস আউজাউন মুতাফারিকুনা ইউসল্লি রজুলু লিনাফসিহি ওয়া ইউসল্লি রজুলু ফাইয়সল্লি বিসলাতিহির রহাত আমরা দেখতে পেলাম মানুষ মসজিদে বিক্ষিপ্তভাবে একাকি নামাজ আদায় করছেন ফকাল উমার উমর রদিয়াল্লাহ ঘোষণা দিলেন ইন্নি আরা লাউ ওয়াহিদিন লাকান আমসাল আমি ওমর দেখতে পাচ্ছি যদি এই সমস্ত মুসল্লিরা একজন ইমামের পিছনে জামাত সহকারে নামাজ আদায় করত তাহলে এটা অত্যন্ত উত্তম হতো সুম্মা আজামা উবাই ইবনে উমর ফারুক সকলকে একত্রিত করে একজন ইমাম নিযুক্ত করলেন উবাই ইবনে কাহাব বুখারি শরীফের হাদিসে পাকের আমি অনুবাদ করতেছি উবাই ইবনে কাহাবকে উনি ইমাম বানালেন সুম্মা খরাজতু মাহু রাবি বলছেন আমি উমর ফারুক রদিয়াল্লাহ সাথে আরেক দিন রাত্রে বের হলাম মসজিদে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম ওন্না সৈয়সল্লুন আবি কারিহিম মানুষ একজন ইমামের পিছনে জামাত সহকারে তারাবিন নামাজ আদায় করছেন কলা উমার উমর রদি আল্লাহ এই বিষয়টি দেখে ঘোষণা দিলেন নেমাল বিদাতু হাদিহি নেমাল বিদাতু হাদিহি নেমাল বিদাতু হাদিহি এটা উত্তম বেদাত অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা যেই হাদিসে পাক ঘোষণা দিলেন আমার নই বললেন আলাইকুম বিসুন্নাতি ওয়াসুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আমি নবীর কার্যক্রম যেভাবে তোমাদের উপর ফরস ঠিক তেমনি আমার সাহাবিদের মধ্যে যারা খোলাফায় রাশেদিন এর অন্তর্ভুক্ত এবং আমার সাহাবিদের হাদিসু কৌলু বক্তব্যও তোমাদের উপর মানা ফরস ওমর ফারুক রোজাল্লাহ তালাহু যে ঘোষণা দিয়েছেন সেই দিন থেকে তারাবিন নামাজ জামাত সহকার আদায় করা এটা সুন্নাত হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল মসজিদে আদায় করা এটা সুন্নাত হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল এবং এভাবে একত্রিত হয়ে জামাত সহকারে তারাবিন নামাজ আদায় করাকে উমর ফারুক রোজাল্লাহ তালাহু জামান পাতকে ঘোষণা দিলেন নেমাল বিদাতু হাদিহি এটা উত্তম বেদাত এটা উত্তম বেদাত সুতরাং আমাদেরকে জানতে হবে আমি শুধু বেদাত বলে ইসলামী একটা আবাদতকে আমি যদি নেগলেক্ট করতে চাই আমি যদি তিরস্কার করতে চাই আমি যদি ঘৃণা করতে চাই তাহলে আমার এই কথাটার সাথে বুহারি শরীফের মিল কতটুকু হচ্ছে আমাকে দেখতে হবে একজন সাহাবির জবানের কথাকে একজন খোলাফায় রাশিদিন যিনি অর্ধ পৃথিবীর শাসক উমর ফারুক রদুল্লাহু ওনার জবান থেকে যখন বেদাহাত শব্দটি ব্যবহার হয়েছে সুতরাং আমাকে বুঝতে হবে বেদাহাত মানি সব বেদাত ইসলামিক দৃষ্টিভঙ্গি ভঙ্গি থেকে হারাম নয় নাজায়স নয় আপনার গুণা নয় অপরাধ নয় যেই বেদাত এমন একটা প্রকার আছে যেটাকে বলা হয় বেদাতে হাসানা সুতরাং আমাদের উচিত বেদাত বেদাত বলে তিরস্কার না করে বেদাত শব্দটার সম্মানার্থে ইমাম বুখারি তার সহি বুখারিতে নকল করেছেন উমর ফারুক রদুল্লাহ তালানহুর জাবানে পাক থেকে বের হয়েছেন আমাদের উচিত এই শব্দটা ব্যবহার করতে হলে একটু সতর্কতা অবলম্বন করা সাহাবির কথাটা একটু নিজে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করা আমরা পবিত্র কোরআন মাজিদে দেখতে পাই দশম পাড়ার উনিশতম পৃষ্ঠা সুরাত্তা বাবা আয়াত নম্বর আশি ইস্তাহফিরুল্লাহম আউলা আহম ইন তাস্তাহফিরুল্লাহম সামিনা মারতান ফালাইয়া গফিরাল্লাহুলাহম আপনি তাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করুন অথবা তাদের পক্ষে ক্ষমা প্রার্থনা নাই করুন ওয়াইন যদি আপনি সত্তর বার তাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রার্থনা কবুল করবে না অর্থাৎ আমার মেহবুব নবীর কয়েকজন সাহাবির ব্যাপারে মোনাফেকরা তিরস্কার করেছিল এই তিরস্কার করতে গিয়ে সাহাবিদের মনে কষ্ট দিয়েছে তফসির আসছে কষ্ট দেওয়ার কারণে এটা একটা অপরাধ হয়েছে তখন আল্লাহ বলছেন আমি আমার মেহবুব নবীর সাহাবির মনে যারা কষ্ট দিয়েছে সাহাবিদের কাজকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে তাদের পক্ষে তাদের তারা অপরাধ ক্ষমা চাইলে তো আমি অপরাধ ক্ষমা করব না ইয়া রসুল আল্লাহ আপনি যদি ওই মোনাফিকের পক্ষ হয়ে আপনি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন তাহলে আমি আমি আল্লাহ মোনাফিকের ক্ষমা প্রার্থনা আপনি নবীর মুখ দিয়ে করলেও আমি কবুল করব না অর্থাৎ সেখানে আমরা বুঝতে পারছি সাহাবিদের কোনো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান চলে যায় ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না নতুনভাবে কালমা পরে মুসলমান হতে হবে সুতরাং আমাদের উচিত উমর ফারুক রদুল্লাহ জবান থেকে যে কথাটা বের হয়েছে নিয়মাল বিদাতু হাদিহি সেই শব্দটা বিদাত শব্দটাকে সম্মান করা অন্ততপক্ষে যেই বিষয়ে আমার জ্ঞান নাই যেই বিষয়ে আমার পাণ্ডিত্য নাই সেই বিষয়ে আমাদের চুপ থাকা উচিত আল্লাহ আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে আরেকটু সিরিয়াস হওয়ার তৌফিক দান করুন ওয়াকর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে